হাদিস মানা লাগবে না খালি কোরআন মানলেই হবে তা আমি মাঝে মধ্যে বলি যে যারা বলে হাদিস মানা লাগবে না কোরআন মানলেই হবে তারা কোরআনও মানে না কেন কোরআন মানে না কারণ সুরা হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা আতা কুমর রসুল ফাহুদুহু ওয়ামা নাহা কুমা আনহু ফাংতাহু রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও তাহলে রসুল যা দেবেন ওইটা কি আবার কোরআনের ব্যাখ্যা করতে গেলে আসলে তারা কোরআনের সূত্র বলি কোরআনকে ব্যাখ্যা করার নিয়মাবলী না বোঝার কারণে এই সমস্যা আচ্ছা বলেন তো কোরআন বুঝতে কয়টা মূলনীতি লাগে পাঁচটা কয়টা মূলনীতি লাগে পাঁচটা কোরআন বোঝার জন্যে পাঁচটা মূলনীতি লাগে সূত্র বোঝেন তো সূত্র বীজগণিতের সূত্র না থাকলে অঙ্কের কি দশা হয় খালি কষতেই হবে কিন্তু তার কি আসবে না জের নামবে না কেন সূত্রই তো ঠিক নাই সূত্র যখন ঠিক থাকবে তখন অঙ্কের জের নামার সম্ভাবনা আছে এই জন্য কোরআন বুঝারও কিছু সূত্র আছে কোরআন বুঝতে গেলে পাঁচটা মূলনীতি লাগে কয়টা মূলনীতি পাঁচটা সংক্ষেপে বলবো বিস্তারিত ব্যাখ্যা করব না যত সময় কম এক তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে আপনি যদি বলেন কেন আমি বলবো আমি তো বলি নাই আল্লাহ বলেছেন ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا সূরা ফুরকান 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হে নবী তারা আপনার কাছে যত জটিল আর কঠিন প্রশ্নই নিয়ে আসুক না কেন তার সঠিক সমাধান বা উত্তম ব্যাখ্যা তাফসির আমি আল্লাহ করে দিব কে করবেন আল্লাহ করবেন কোথায় বলছেন সুরায়ে বারবার ফোন দেয় সুরায়ে ফুরকানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ওয়াহসানা তাফসির আমি উত্তম তাফসির উৎকৃষ্ট তাফসির আমি আল্লাহ করে দিব তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআনের ব্যাখ্যা কে করবেন আল্লাহ দুই নম্বর হচ্ছে তাফসিরুল কোরআন বিসুন্না হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে কেন আল্লাহ তালা বলছেন وأنزلنا إليك الذكر لتبين হে নাবি মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে আপনার উপরে আমি কিতাব কোরআন এজন্য নাজিল করেছি মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে ওইগুলো যেন আপনি ব্যাখ্যা করে দেন তার মানে ব্যাখ্যা করবেন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই আয়াত অনুযায়ী ব্যাখ্যা করবেন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে তার হাদিস থাকতে হবে এটা সোরা না হলে চল্লিশ নম্বর আয়াত তারপরে ব্যাখ্যা করবেন হচ্ছে সাহাবিরা কেন কারণ এই আয়াতগুলো রসুল্লাহ সাল্লাম প্রয়োগ করছেন কাদের উপরে কাদের উপরে সাহাবিদের উপরে এর জন্য সাহাবিদের আমল দেখতে হবে সাহাবিদের কর্ম দেখতে হবে সাহাবিরা কি বুঝেছিলেন ওইটা জানতে হবে চার নম্বর তাবিদের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে এই দুইটারই দলিল হচ্ছে সুরান নিসার একশো পনেরো নম্বর আয়াত অমা ইউশা কিকির রসুল মিম্বাহাদিমা আলাহুল হুদা ওয়াত্তাবি গৈর সাবিলিল মুমিনিন নুয়াল্লিহিমা তাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম ওয়াসা আত্মাসির আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি সুপথ প্রকাশিত হয়ে যাওয়ার পরেও রাসুলের বিরুদ্ধাচরণ করে তাহলে সে যেদিকে যেতে চায় এবং মুমিনদের রাস্তার বিপরীত চলে মুমিনের অর্থ হলো সাহাবিদের রাস্তার বিপরীত চলে তাহলে সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ঠেলে দিব এবং তার জন্য পুরস্কার রাখবো ওই পুরস্কার হচ্ছে জাহান্নাম আর তা কতই না লাঞ্ছনাদায়ক তার মানে এই আয়াত দ্বারা মুমিনদের রাস্তা বলতে সাহাবি তাবিদের রাস্তা বোঝানো হয়েছে পাঁচ নাম্বার আরবি ব্যাকরণের মাধ্যমে তাহলে বলেন তো কোরআনকে একটা আয়াতকে বুঝতে গেলে তাফসির করতে গেলে কয়টা নীতি লাগবে পাঁচটা এক কোরআনকে দিয়ে কোরআন বুঝতে হবে দুই নাম্বার হাদিস দিয়ে কোরআন বুঝতে হবে তিন নাম্বার সাহাবিদের মাধ্যমে কোরআন বুঝতে হবে চার নাম্বার তাবিদের মাধ্যমে কোরআন বুঝতে হবে পাঁচ নাম্বার আরবি ব্যাকরণের মাধ্যমে আরবি ভাষার মাধ্যমে কোরআন বুঝতে হবে